হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আর্নিংস বাংলা চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইগল মাইনিং নেটওয়ার্ক সংক্রান্ত এটা হচ্ছে যারা এখন পর্যন্ত ইগল উইথড্র দিয়েছেন ইএএন টোকেন উইথড্র দিয়েছেন অর্থাৎ ইগল যেটা আমরা মাইনিং করছি এটা ইএএন e হিসাবে উইথড্র হচ্ছে এই টোকেনটার নাম ইএএন e এটা তাদের তারা তাদের ওয়ালেট যেটা তারা তাদের ওয়ালেট যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারা আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন আর যদি না জানেন ক্রিপ্টোকারা ওয়ালেট সম্পর্কে এবং কিভাবে সেখানে অ্যাকাউন্ট করবেন না জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করব তো যারা ইতিমধ্যে করে ফেলেছেন এবং উইড্র নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার যে উইড্র ব্যালেন্সটা যেটা আপনার ইএএনে থাকা কথা সেটা শো করছে না আপনি দেখতে পাচ্ছেন না এদিকে আপনার মাইনিং নেটওয়ার্কের যে অ্যাপস সেটা থেকে কেটে নিয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটে এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটার একটা ইনস্ট্রাকশন ইগল দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আজকে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওতে দেখানো কাজগুলো আপনারা করবেন আমি কাজটা নিজের জন্য করব এবং সেই সাথে আপনাদেরকেও ভিডিওতে এই সম্পর্কে ইনস্ট্রাকশন দিব তাই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে হিট করবেন যাতে এই ধরনের ভিডিও আমি প্রায় নিয়ে আসি এবং সেই ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যান কারণ দেরি হয়ে গেলে হয়তো সেই সুযোগটা চলে যাবে সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে পরবর্তীতে সমস্যায় ভুগতে হবে লসের শিকার হতে হবে তাই ভিডিওটা যদি ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের মধ্যে চলে যাই তো প্রথমে নিশ্চয়ই আপনার মোবাইল ফোনে ক্রিপ্টোকারা অ্যাপসটা ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করা আছে আপনি সেটাকে অন করবেন সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখতে পারবেন প্রথমে ইএএন e যে ওয়ালেটটা রয়েছে এটাতে আপনি হচ্ছে আপনার ইগন উইথড্র নেবেন ইগনটা এখানে ইগলটা এখানে আসবে এবং এখান থেকে পরবর্তীতে আমরা সোয়াপ করে নিতে পারবো সোয়াপ সম্পর্কেও পরবর্তীতে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি উইড্রো দিয়েছিলাম আমার এনটা এখানে শো করছে না তাই তাদের দেখানোর পদ্ধতিতে আমি এখন কাজ করব দেখা যাক কি হয় আপনারাও আমার ভিডিওতে দেখানোর পদ্ধতিতে কাজ করে নিন আশা করছি যে ফলাফল পেয়ে যাবেন যারা উইড্রো অ্যাকাউন্টে আপনার উইড্রো ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন না তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনাকে ক্রিপ্টোকারা ওয়ালেটে ঢুকতে হবে ঢোকার পরে আপনাকে যেতে হবে এর নিচে দেখবেন বাম পাশে সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংসে যেতে হবে সেটিংসে ক্লিক করে দিতে হবে সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে রিসেট ওয়ালেট নামে একটা অপশন আছে এই রিসেট ওয়ালেটটাতে ক্লিক করে দিবেন তবে তার আগে আপনাকে মনে রাখতে হবে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার এখানে ওয়ালেটটা আপনি যখন ক্রিয়েট করেছিলেন তখন আপনাকে একটা পাস ফ্রেজ দেওয়া হয়েছিল কয়েকটা ডিজিটের একটা পাস ফ্রেজ দেওয়া হয়েছিল সেটা আপনি অবশ্যই অবশ্যই সেভ করে রাখবেন কারণ যখন আপনি আমরা এখন কাজ করতে করতে একসময় এই অ্যাপসটা অ্যাপসটাকে আনইনস্টল করে দিব এবং নতুন করে ইনস্টল করব নতুন করে ইনস্টল করার পরে আপনি যখন আপনার অ্যাকাউন্টটাতে ঢুকতে চাইবেন তখন পাসফ্রেজটা দরকার হবে এবং এই পাসফ্রেজটা আপনি কখনো আর কোথাও পাবেন না সো এটাকে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় মূল্য দিয়ে সংরক্ষণ করা জরুরি যেন আপনি একটু পরে যখন এটা দরকার হবে বা পরবর্তীতে বিভিন্ন সময় এটা দরকার হতে পারে তখন যেন আপনি এটাকে পেয়ে যান তো এটা যদি আপনার মনে না থাকে কোনোভাবে মিস্টেক করে থাকেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখন আপনি এটা পাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন ব্যাকআপ ওয়ালেট এই অপশনটাতে ব্যাকআপ ওয়ালেট অপশনটাতে চলে যাবেন ব্যাকআপ ওয়ালেটে যাওয়ার পরে আমি একটু ঢুকে দেখাচ্ছি ব্যাকআপ ওয়ালেটে যাওয়ার পরে এখানে আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে এইগুলাই হচ্ছে আপনার পাস ফ্রেস বারো বারোটা ওয়ার্ডের পাস ফ্রেস এই পাস ফ্রেসগুলোই আমাদেরকে সংরক্ষণ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু স্টার স্টার স্টার স্টার দেখাচ্ছে এখানে স্টার স্টারগুলো না যেন দেখায় আপনার ওয়ার্ডগুলো যেন দেখায় সেই জন্য আপনাকে কি করতে হবে এখানে press and hold to reveal নামে একটা অপশন আছে এটাকে চেপে ধরে রাখতে হবে চেপে ধরে রাখলে আপনি দেখবেন আপনার পাঁচ ফ্রেসগুলো এখানে এখানে দেখা যাবে দেখা যাওয়ার পরে আপনি এখান থেকে এগুলোকে কপি করে নেবেন জাস্ট ফ্রেসগুলোর উপরে চেপে ধরবেন চেপে ধরলে সেটা কপি হয়ে যাবে এবং কপি হয়ে গেলে আপনি সেটাকে অন্য কোথাও সেভ করে রাখবেন আপনার যেটা আপনি মনে করবেন যেখানে নিরাপদ সেখানে সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে এবার হচ্ছে আপনি চলে আসবেন রিসেট ওয়ালেট রিসেট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে are you sure you want to reset wallet হ্যাঁ মানে আপনি আপনার ব্যাকআপ কিটা সংরক্ষণ করছেন কিনা সেটার জন্য এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে লেখা হয়েছে make sure you have backup of your wallet মানে আপনি ব্যাকআপ করেছেন কিনা ব্যাকআপ করাটাই হচ্ছে ব্যাকআপ প্রেসটাকে সেভ করে রাখা তো আমি করেছি আপনি করে থাকলে এখান থেকে ইএসএ প্রেস করে দেবেন ইএসএ প্রেস করার পরে একটু সময় দিবেন এখানে সময় দেওয়ার পরে এখানে স্কিপ আপনি দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই অ্যাপসের যে কাজটা সেটা আমার হয়ে গেছে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেটিংয়ে চলে যাব মোবাইলের সেটিংয়ে চলে যাব আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন এবং সেখান থেকে একটু নিচের দিকে গেলে এখানে যাদের Infinix mobile phone Infinix hot nine তারা দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে এবং যাদের অন্য হ্যান্ডসেট তারা আপনার যে যেখান থেকে অ্যাপ সেটিং করা যায় সেই অপশনটাকে খুঁজে বের করবেন অ্যাপ নামে থাকতে পারে অ্যাপ সেটিং সেটিং নামে থাকতে পারে এক এক মোবাইলে এক এক রকম থাকে তো আমি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিচ্ছি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সরি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন অ্যাপ সেটিং অ্যাপ সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আপনার যে অ্যাপসটা আপনি খুঁজছেন সেটাকে বের করে নেবেন অথবা আপনি এখানে সার্চ দিতে পারেন আমি এখানে সার্চ যদি দেই ক্রিপ্টোকারা লিখে এই যে ক্রিপ্টো কারা চলে এসছে আমি ক্রিপ্টো কারার মধ্যে যাব যাওয়ার পরে এখান থেকে আমার স্টোরেজ এবং ক্যাশে ক্যাশে ডিলিট করে দিতে হবে তো আমি এখানে চলে যাবো স্টোরেজ অ্যান্ড ক্যাশেতে আপনার মোবাইলে সেটিংস যেরকম আছে সেরকমভাবে গিয়ে আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশে করবেন তারপরে ক্লিয়ার স্টোরেজ করবেন এখানে ডিলিট অ্যাপ ডাটা বলছে যে আপনার অ্যাপ ডাটা কি ডিলিট করে দেবো কি না আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো হ্যাঁ অ্যাপ ডাটা সব ডিলিট করে দিন ডিলিট হয়ে গেল এখান থেকে আমরা এখন ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ক্রিপ্টোকারা যে ওয়ালেটটা আছে সেটাকে আনইনস্টল করে দিব আমি এখানে ক্রিপ্টোকারা ওয়ালেটটা আনইনস্টল করে দিচ্ছি ওকে আনইনস্টল হচ্ছে আনইনস্টল ক্রিপ্টোকারা আনইনস্টল হয়ে গেছে আমার ক্রিপ্টোকারা ওয়ালেটটা এইবার হচ্ছে আমাদেরকে আবার নতুন করে ক্রিপ্টোকারাটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এখান থেকে লিখছি ক্রিপ্টোকারা আপনারা ক্রিপ্টোকারা লিখলে প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটা অ্যাপসটাকে খুঁজে বার করার পরে এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন এবং সময় দিবেন যাতে অ্যাপসটা আপনার ডিভাইস ইনস্টল হয়ে যায় তো আমার অ্যাপসটা ইনস্টল মানে হয়ে গেছে এবং এটা মানে ডাউনলোড হয়ে গেছে এবং এটা ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করব হ্যাঁ ইনস্টল কমপ্লিট হলো এখন আমার মোবাইল স্ক্যান হচ্ছে আপনার মোবাইলে হতেও পারে নাও পারে যদি যাই হোক না কেন আপনি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করবেন অথবা প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে যদি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসে এখান থেকে এটাকে কেটে দিবেন তারপর স্কিপকে স্কিপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে খুব ভালো করে খেয়াল করুন এখানে আপনি ক্রিয়েট ওয়ালেট দেবেন না নতুন করে ওয়ালেট ক্রিয়েট করবেন না ভুল করেও যদি আপনি আগে উইথড্র দিয়ে থাকেন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেস্টোর ওয়ালেট যেটা আছে এইটাতে ক্লিক করতে হবে রেস্টোর ওয়ালেটে ক্লিক করার পরে দেখা যাক কি ঘটে আমি এখান থেকে রেস্টোর ওয়ারেটে ক্লিক করে দিলাম এইবার হচ্ছে আপনার যে রিকভারি ফেসটা রয়েছে যেটা আপনাকে একটু আগে আমি বলেছিলাম সেভ করে রাখতে সেইটাকে আপনি যেখানে সেভ করে রেখেছেন সেখান থেকে কপি করে নিয়ে আসতে হবে এবং এইখানে পেস্ট করার পরে ইম্পোর্টে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে পেস্ট করব এবং আপনারাও এটাকে আপনাদের কপি সেই জায়গা থেকে যেখানে আপনারা যত্ন করে রেখেছিলেন সেখান থেকে এনে এখানে বসায় দিয়ে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিবেন এই যে এই ইম্পোর্টটাতে ক্লিক করে দিবেন আমি বসিয়ে দিচ্ছি তো ইম্পোর্টে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে এবং ওয়ালেটটা এরকম দেখাবে এবং আপনি যদি মাসের এগারো তারিখের আগে উইড্রোটা দিয়ে থাকেন তাহলে আপনার ইএএন e যে ওয়ালেটটা আছে এর মধ্যে অবশ্যই আপনার ইগল যে মাইনিং কয়েনগুলো আছে এটা আপনি উইথড্র দিয়েছিলেন সেটাকে দেখাবে আমি এটা গত মাসে এগারো তারিখে মানে সময় শেষ হওয়ার আগে তাদের উইথড্র টাইম হচ্ছে এগারো তারিখ লাস্ট প্রতি মাসে আমি তার মধ্যে উইথড্র দিইনি এই জন্য আমার ওয়ালেটে আসেনি আপনারা যদি উইথড্র দিয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে চলে আসবে এবং কাজ করে ফেলুন এইভাবে এই এইভাবে কাজ করার পরে আশা করছি যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি সমস্যার সমাধান না হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন এবং চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমার সাথে তো আমার টুইটার হ্যান্ডেল ফলো করতে পারেন এবং ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এগুলো সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে